আফগানিস্তান থেকে সোভিয়েত ইউনিয়নের সৈন্যদের দূর করে দেশকে সম্পূর্ণ স্বাধীন করার লক্ষ্যে উনিশশো সালে সর্বপ্রথম পৃথিবীর বুকে তালেবান নামক সংগঠনটি আত্মপ্রকাশ করে তালেবান শব্দের অর্থ হচ্ছে ছাত্র মূলত মাদ্রাসা পড়ুয়া ছাত্রদের নিয়ে গঠিত হয়েছিল তালেবান বাহিনী সোভিয়েত ইউনিয়নের বিরোধিতা করেছিল এরকম অনেক যোদ্ধা এবং অন্যান্য সংগঠন থেকে পালিয়ে আসা অনেকে তালেবানে যোগ দিয়েছিল তাদের এই সুদীর্ঘ সংগ্রামের মূল উদ্দেশ্য ছিল ইসলাম প্রতিষ্ঠা দুই সালে এগারোই সেপ্টেম্বর আমেরিকার নিউ ইয়র্কে টুইন টাওয়ারে হামলার পর গত ২০ বছর যাবৎ আমেরিকার সৈন্যরা আফগানিস্তানে যুদ্ধ করে আসছে দুই সালে ডোনাল্ড ট্রাম্প তালেবানদের সাথে একটি চুক্তি করেছিলেন সেই চুক্তিতে দুই সালের মে মাস থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছিল দুই সালের এক মে থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হয় সম্প্রতি আফগানিস্তানের প্রায় সবগুলো শহর নিয়ন্ত্রণে নেওয়ার পর তালেবান বিদ্রোহীরা কাবুলও দখল করে নিয়েছে রক্তপাত এড়াতে স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেন বর্তমান রাষ্ট্রপতি তবে আজকের ভিডিওতে আলোচনা করা হবে তালেবানদের ইতিহাস সম্পর্কে ভিডিওটি শুরু করার আগে আরও একটি অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যেন পরবর্তীতে আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে পারেন ব্রিটিশরা এশিয়ার অধিকাংশ দেশ দখল করলে দুশো বছর চেষ্টা করেও আফগানিস্তান দখল করতে পারেনি যারাই আফগানদের সাথে যুদ্ধ করতে এসেছে তাদেরকেই চরম মূল্য দিতে হয়েছে বাদশাহ জহির শাহকে ক্ষমতাচ্যুত করার পর আফগানিস্তানে সোভিয়েতপন্থী সরকার প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন সমাজতন্ত্র রক্ষার নামে আফগানিস্তান দখল করে নেয় তখন বিদ্রোহী মুজাহিদিনরা সশস্ত্র যুদ্ধ শুরু করে সরকারি বাহিনী এবং সোভিয়েত বাহিনীদের বিরুদ্ধে মুজাহিদদের বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করে মার্কিন যুক্তরাষ্ট্র তারা ঘাঁটি হিসেবে ব্যবহার করে মিত্র দেশ পাকিস্তানকে দশ বছর পর উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন তাদের সৈন্য প্রত্যাহার করলে মুজাহিদিনরা ক্ষমতায় অধিষ্ঠিত হয় তবে মুজাহিদিনদের দ্বন্দ্বের সময় উনিশশো সালে তালেবানরা অভিযান চালিয়ে কাবুল দখল করে নেয় কান্দাহারের কাসায় নাখুদ নামক জায়গায় ত্রিশ জনের মতো আফগান একত্রিত হয়ে আলোচনা করে কিভাবে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ হতে দেশকে রক্ষা করে দেশে শান্তি প্রতিষ্ঠা করা যায় এজন্য তারা অভিযান শুরু করে তারা দেশের জনগণকে নিরাপত্তা এবং শান্তির প্রতিশ্রুতি দেয় তাই তারা ব্যাপক জনসমর্থন লাভ করে এবং এভাবে একসময় তারা দেশের ক্ষমতা দখল করে উনিশশো সালে মোল্লা ওমর তালেবানকে একটি সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করে উনিশশো সালে তালেবান চোদ্দটি প্রদেশ দখল করে নেয় সেপ্টেম্বরে তারা রাজধানী কাবুল আক্রমণ করে মুজাহিদিন সরকার তখন কাবুল ছাড়তে বাধ্য হয় বছরের শেষের দিকে দেশের পঁচানব্বই শতাংশ এলাকা তালেবানদের দখলে চলে যায় তালেবানরা ক্ষমতা দখল করার পর কঠোর সরিয়া আইন জারি করে মুজাহিদিন সরকারের সময় একশো ভাগ মুসলিম অধ্যুষিত আফগানিস্তানকে ইসলামী রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয় তালেবানরা ক্ষমতা এসেই কঠোর শাসন শুরু করে সম্পূর্ণ দেশের মধ্যে সরিয়া আইন মানা বাধ্যতামূলক করে দেয় এবং তারা ক্ষমতায় আসার পর ওই দেশ থেকে ফুটবল দাবা কারাতে ইত্যাদি খেলা নিষেধ করেছিল এবং তারা ওই সময় দেশে ছবি তোলা একেবারে নিষিদ্ধ করে দিয়েছিল সে সময় তারা অতিরিক্ত হারে সংস্কারের চেষ্টা চালিয়েছিল তবে এর পাশাপাশি তালেবানের কিছু ভালো দিকও ছিল তালেবানরা পাঁচ খণ্ডে বিভক্তিত আফগানিস্তানকে একত্র করেছিল যা এর আগে কেউ করে দেখাতে পারেনি প্রতিটি আফগানের কাছে একটি করে রাইফেল ছিল এমনকি অনেকের কাছে ফাইটার প্লেন এবং হেলিকপ্টারও ছিল তালেবানরা তাদেরকে নিরস্ত্র করার কঠিন কাজটি সমাধা করে তারা তাদের দেশে আফিম চাষের পঁচাত্তর ভাগ কমিয়ে আনে তালেবানরা মানুষকে নিরাপদ জীবনের নিশ্চয়তা দেয় এবং তারা দেশব্যাপী বিচার ব্যবস্থা প্রবর্তন করে এখন পর্যন্ত সব কিছু ঠিকই ছিল কিন্তু তাদের পতনের মূল কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে টুইন টাওয়ার হামলা আল কায়দাকে এ হামলার জন্য সন্দেহ করে যুক্তরাষ্ট্র আল কায়দার নেতা ওসামা বিন লাদেনকে আফগানিস্তানের তালেবান সরকার আশ্রয় দিয়েছিল লাদেনের বিনিময়ে যুক্তরাষ্ট্র তালেবানকে স্বীকৃতি এবং অর্থনৈতিক সহযোগিতা করার নিশ্চয়তা দেয় কিন্তু তালেবান সরকার সেটি প্রত্যাখ্যান করে দুই সালে মার্কিন সরকার আফগানিস্তানে তথাকথিত শান্তি এবং গণতন্ত্র রক্ষার নামে সন্ত্রাস বিরোধী যুদ্ধ শুরু করে এবং পরপর হামলা চালিয়ে দেশটি দখল করে নেয় তারা সেখানে হামিদ কারজাই এর নেতৃত্বে একটি অনগত্য সরকার গঠন করে তবে সে সময় তারা তালেবানদেরকে নিশ্চিহ্ন করতে পারেনি তালেবানরা তখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাবেদার সরকারের বিরুদ্ধে গেরিলা আক্রমণ শুরু করে এক সময়কার মদতদাতার হাতেই তালেবানদের পরাজয় হয় দুই সালে আফগানিস্তান দখল করে আমেরিকা যুক্তরাষ্ট্র একে সন্ত্রাস বিরোধী অভিযান নামে নামকরণ করে যদিও সেখানে মার্কিন স্বার্থই এর মূল লক্ষ্য ছিল সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে পরবর্তীতে বলি হতে হয় আরব দেশ ইরাককেও সাদ্দাম হোসেনের ইরাকে দুই সালে তারা হামলা চালায় এবং সাদ্দাম হোসেনের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ তোলে এবং জাতিসংঘ সনদকে উপেক্ষা করে আমেরিকা যুক্তরাষ্ট্র ইরাককে আক্রমণ করে যদিও পরবর্তীতে তাদের অভিযোগ ভুয়া প্রমাণিত হয় দীর্ঘ ১৯ বছর তালেবানের সাথে যুদ্ধ করার পর দুই সালে আমেরিকা যুক্তরাষ্ট্র দুই সালে তালেবানের সাথে একটি সন্ধির প্রস্তাব করে এটি তাদের পরাজয় নির্দেশ করে দুই সালে ডোনাল্ড ট্রাম্প তালেবানের সাথে একটি চুক্তি করেছিল সেই চুক্তিতে দুই সালের মে মাস থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের কথা ছিল সে অনুযায়ী দুই সালের এক মে থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হয় সম্প্রতি আফগানিস্তান দখল করে নেওয়ার পর তালেবান বাহিনীরা সরকার গঠন করে রক্তপাত এড়াতে শান্তিপূর্ণ ঘোষণা আসে সরকারের পক্ষ থেকে এবং তারা স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেয় মার্কিন সৈন্য প্রত্যাহারের পর তালেবান সৈন্যরা তারা তাদের ক্ষমতা দখল করে নেয় এবং দেশে সরকার প্রতিষ্ঠা করে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তালেবানের হাত ধরে আগামীর আফগানিস্তান কেমন হবে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক এবং কমেন্ট করবেন ধন্যবাদ